আমিরাত সংবাদ প্রবাসের সঙ্গে দেশের সংযোগ কারো কোনো জিজ্ঞাসা আছে আপনাকে এখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি কি বিষয়ে তারা জানতে চেয়েছে এই কর্মকর্তারা একটু বলুন কেন আপনাকে এখানে তারা ডেকেছিলেন ধন্যবাদ আমাকে ডিবির জয়েন্ট কমিশনার হারুন সাহেব ডেকেছিলেন একটা ফ্রড লোক আব্দুল কাদের সে এডিশনাল সেক্রেটারি বলে কার্ড ছাপিয়ে আমার অফিসে গিয়েছে আমার সাথে বিভিন্ন সময় ছবি তুলেছে এবং সে মাঝে মাঝে আমার সামনে বসে বড় বড় লোকদের সঙ্গে কথা বলছে যেমন আইজিপি আর্মি জেনারেল আরও মানুষজনের সঙ্গে কথা বলছে আমার বিশ্বাস সেটা হলো এডিটর সেক্রেটারি পরে প্রমাণিত হলো যে এডিটর সেক্রেটারি না সে ফ্রড পরে তাকে এবং এই ব্যাপারেই এই তাদের ব্যাপারেই আমাকে জিজ্ঞাসাবাদ করেছে আমি স্পষ্ট যা যা আমার ছিল সব বলে দিয়েছি তারা সন্তুষ্ট এবং সে কনজেনিটাল লায়ার জন্মগতভাবে সীমিতবাদী আমিও প্রতারকের স্বীকার করেছি আমিও ভিত্তিক হিসাবে আইনগত ব্যবস্থা নিব কাজে রেখেছি এইটা আর কেবল বলার কিছু নেই আমার শরীরটা আসলে ভালো না তোমাদেরকে সময় সবাই ভালো থাকো আর এই প্যান্ডেমিকের সময় সবাই সতর্ক থাকবে আচ্ছা আমরা গণমাধ্যমে একটি নিউজ দেখেছিলাম উনি আপনার আইন উপদেষ্টা ছিলেন এই বিষয়টা আসলে কতক্ষণ সত্য কথা এবং আমরা আমরা বিভিন্ন সময় দেখেছি তার সাথে আপনার ছবি ছবিগুলো কেমন করে এখন আমার কাছে কেউ গেলে তোমাদের অনেক সিনিয়ররা অনেক এডিটর নিউজ এডিটর এরা আমার সাথে যায় ছবি তোলে এখন ছবি তুলতে চাইলে তো আমি না করতে পারি এখন আমার ছবি নিয়ে যদি কেউ প্রতারণা করে সেটার দায় দায়িত্ব তো আমি নিতে পারি না আপনার আপনার মতো একজন বিজনেস ম্যাগনেট কিভাবে ওই ধরনের একজন প্রতারকের মাধ্যমে প্রতারণার শিকার হলো এটা কিভাবে আমরা মেনে নিব আসলে সাধারণ মানুষ কিভাবে এটা নিবে আপনি কি পরিমাণ টাকার আসলে ক্ষতি তার মাধ্যমে হয়েছেন কি পরিমাণ টাকা তার কাছে আপনি তার কাছ থেকে নিয়েছে আমি স্টেটমেন্ট দিয়েছি টিভি জয়েন্ট কমিশনার সাহেবের কাছে হারুন সাহেবকে হারুন সাহেব অত্যন্ত ভালো লোক এবং মশিউর সাহেব আছেন এই যে ওনারা ধৈর্য নিয়ে আমার সব কথা শুনেছে আমরা বিস্তারিত আলাপ করেছি পরে এই ডিসিশন হয়েছে যে আমরা ওর বিরুদ্ধে জীবিত করবেই আর আমরাও একটা মামলা করছি ওকে ধন্যবাদ আপনার সাথে একটা বিশ কোটি টাকার লেনদেনের চেক পাওয়া গেছে আপনি তো দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছেন আমরা এই যে ভাই না এটা সুইচ ব্যাংক আছে আমার কাছে এগুলো স্যারের কাছে শিখেছি না বলছি আমি ছবির কথা উনি তো বলে গেলেন যে উনি প্রতারণার শিকার হয়েছেন আপনাদের জিজ্ঞাসাবাদে কি মনে হলো সত্যিকার অর্থে আপনাদের চোখকে তো ফাঁকি দেওয়ার সুযোগ নেই আপনারা কি পেলেন আসলে আসলে ওনার সাথে আমরা তখন কথা বলতাম আচ্ছা এক মিনিট এক আসলে ওনার সাথে তো আমরা প্রায় কয়েক ঘন্টা কথা বললাম ওনাকে আমার কাছে একটা রহস্যময় যে উনি ওনাকে আমরা বারবার জিজ্ঞাসা করেছি যে আপনি আব্দুল কাদের একটা নাইন ফার্স্ট লোক তার তাকে আপনি এত বড় কোম্পানির অ্যাডভাইজার বানালেন তাকে আপনি আপনাকে দশ কোটি টাকার চেক দিল আপনাকে বিশ কোটি টাকার চেক দিলেন কেন দিলেন উনি এটার লাভ সহ এক মাসে কেউ কি দশ কোটি টাকা দশ কোটি টাকা লাভ নেই অর্থাৎ উদ্দেশ্য কী ছিল আমরা জানি না উনি অনেক দেখেছেন যে কাজের মাঝে অনেক বড় বড় লোকের সাথে কথা বলেছে কিন্তু বাস্তবে যেটা দেখলাম তার সাথে অন্ত অজস্র কথোপকথন আছে উনি তার বাবা সোনা ডাকেন এবং পড়ুয়া পুলিশ তার ছেলের তার পুলিশ তারপরেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি উনি আসলে ওই যে ওনার অফিসে আমরা যে বিরাশি মিলিয়ন ডলারের মালিক মুসাবির শমশের তাকে তো জিজ্ঞাসা করলাম উনি বললেন হ্যাঁ ঘটনাটা সত্য আমি আমার সুইস ব্যাংকে সে টাকাটা আছে আমি বললাম যে আপনার সুইস ব্যাংকের টাকা বিরাশি মিলিয়ন আপনি আপনার কাগজ থাকলে হলো কাদের এখানে গেল অর্থাৎ কাদের উনি হয়তো ওনার শীর্ষুলক বাবু উনি বলেন যে আমার বিরাশি মিলিয়ন ডলার আছে আমার একটা কলমের দাম আর দশ কোটি আমার একটা কুড়ির দাম আট কোটি আমার জুতার দাম দশ কোটি উনি আমাদের সামনে বললেন কিন্তু উনি হয়তো সরাসরি বললেন মালিক কারণ তিন তিন লক্ষ তিন লক্ষ একর জমি জায়গার মালিক হলো উনি আছে টাঙ্গাইলে গাজীপুরে হলো এক হাজার একর মালিক ওনাকে যখন জিজ্ঞাসা করলাম যে আপনি এই যে কথাগুলি উনি বলেন হয়তো উনি শিশু নবী কিন্তু কাদের এই কথাগুলি বিভিন্ন জায়গায় বিক্রি করে বিভিন্ন মানুষের কাছ থেকে শত শত কোটি কামাই করেছেন উনি এটা বলেছেন যে আমি বলেছি আসলে উনি আমাদের আমাদেরও বলেছেন যে আমি যদি এই বিরাশি মিলিয়ন ডলার সুইস ব্যাংক থেকে পাই উনি আমাদের পুলিশে দেবে পাঁচশো কোটি টাকা দুদকের বিল্ডিং করে দেবে দুশো কোটি টাকা বা আপনার ম্যানেজমেন্ট থেকে পাঁচ হাজার টাকা মহিলা সমিতি পাঁচশো কোটি টাকা দ্বিতীয় পথ করে দেবে আপনি আমার সঙ্গে বলেছেন তা আসলে উনি কী টাইপের মানুষ বা কী রহস্যের মানুষ আমরা বুঝি নাই তবে উনি ওনার দায় এড়াতে পারে না ওনার সাথে কাদের মাঝির গোয়া এডিশনাল সেক্রেটারি কাদের মাঝিদের সম্পর্ক এই সম্পর্কে দায় উনি এড়াতে পারবেন কারণ উনি যে ওনার সাথে একটা হৃদ্যতার সম্পর্ক ছিল যে সম্পর্কের প্রেক্ষিতে কাদের মাঝে বিভিন্ন মানুষকে ফুটিয়েছেন এবং উনি কথাটা যে বললেন ওনাকে কাদের মাঝে বলেছে ওনার সাথে আইনি সম্পর্ক আছে অনেক বড় বড় জায়গায় সম্পর্ক আছে উনি বলেছেন কিন্তু ওনার তো উচিত ছিল যে আমাদের ইন্সপেক্টর যেন পুলিশকে জিজ্ঞাসা করা অন্যান্য তাদের বেবির নাম ব্যবহার করে উনি জিজ্ঞাসা করেন অতএব আমি মনে করি তাদের মাঝের সাথে তার একটা যুগ সত্য হয়েছে এবং উনি নিজে বলেছেন উনি প্রতারিত হয়েছেন উনি একটি মামলা করবেন আমরা সব কিছু তদন্ত করছি তদন্ত করি আমরা যেটা আমরা যেটা করা দরকার সেটাই আমরা করবো এবং যেহেতু উনি বলেছেন উনি প্রতারিত হয়েছেন উনি একটি মামলা করবেন সেই মামলা তিনি করেন সেটা আমরা করবো হারুন ভাই উনি দাবি করেছেন উনি অনেক সম্পদের মালিক আপনার কাছে কি মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে উনি তো অন্তঃসার ওনার একটা বড় মনে হয়েছে অন্ধকার তার কিচ্ছু নেই তার একটা বাড়ি রয়েছে গুলশানে এইটটি ফোর নাম্বার রোডে তো তার স্ত্রীর নামে বাংলাদেশে এছাড়া তার নামে আর কোনো কিছু আমরা পাই নাই তবে উনি ওই যে মুখরোচক বা মানুষের সামনে বসলে ছোটোবেলার গল্প যে বলে এই গল্পে তো উনি বলে যে আমার একটা টাকা আছে সুইট ব্যাংকে বিরাশি মিলিয়ন সেটা যে আমি দ্বিতীয় পর্যন্ত করবো উনি আরেকটা কথা বললেন উনি যে দেশের উন্নয়নে যা করেছেন বাংলাদেশে কেউ কি মানে দাবি করছেন দেশে হয়েছে সবটা উনি আসলে ওনার কথা বলবো মানে আচ্ছা, আচ্ছা তাহলে কি আপনাকে উনি ওনাকে মানসিকভাবে কি অসুস্থ মনে হয়েছে মনে হয়েছে উনি আসলে খামখির ভাবে কথাগুলি বলেছেন তাদের মাটির সামনে বলেছে অন্যতার সামনে বলেছে কিন্তু ওই তার যে খামখির কোনো কথাগুলি এটা কাজের মাঝে সব জায়গাতে আচ্ছা এর আগে সে দুদকে একবার এসেছিলেন তখন তার অনেক বডিগার্ড বা অনেক ছিল অনেক গাড়ি আজকে যেটা আসছে আমরা স্বাভাবিক আসছে কারণটা আমরা বলে দিয়েছি ওনার সামর্থ্য পালন আমার আমরা অলরেডি বলে দিয়েছি এটার ভিতরে কোনো বডিগার্ড নিয়ে আসা না আর দ্বিতীয় কথা হলো ওনার যে বাস্তব অবস্থা এখন দেখলাম একদমই অসুস্থ আর দ্বিতীয়ত হলো ওনার যে একটা তো বললাম অন্তঃশোষণ কোনো কিছুই নেই এটা দেওয়ার থাকা লাগে থাকা বললেন না যে অন্তরের শূন্য কিছু আছে ধন্যবাদ thank you thank you so much সংবাদ সম্মেলনে আপনারা আর কি অলরেডি শুনতে পেয়েছেন যে যে মুসাবিন শামসের যিনি ছিলেন তিনি আসলে মূলত আর কি প্রতারক প্রতারকের কাছ থেকে প্রতারিত হয়েছেন এবং যতদূর আর কি ডিবি যতদূর বলেছে যে আর কি ডিবি সংবাদ সম্মেলনে যেটা বলেছে যে আসলে মুসাবিন শামসের আর কি তারও ওভাবে আসলে অনেক সম্পত্তি বা এরকম কোনো কিছু নাই তাদের সাথে যে কথা বলে এবং আরেকটি বিষয় যেটা বলেছে যে এই যে আব্দুল কাদের আর কি যিনি ছিলেন তিনি মূলত আর কি তার কাছ থেকেও আর কি মুসাবিন শামসের প্রতারিত হয়েছেন এবং বারবার প্রশ্ন করার পরও কিন্তু তিনি একই কথা বলেছেন যে আমি তাকে চিনি না এবং সে বিষয়ে কিন্তু তিনি বারবার বলেছেন যে তিনিও প্রতারিত হয়েছেন বৈধ পথে ইউরোপে গিয়ে মানসম্মত জীবন করার বিশ্বস্ত মাধ্যম Skygoal Synergy Immigration Service LLC আগ্রহী হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আমিরাত সংবাদ প্রবাসের সঙ্গে দেশের সংযোগ